মানবতার জয় হোক আজ মানবতার জয় হোক আজ দরার সকল স্থানে আমার আলোচনার মূল বিষয় হল মানবতা ইসলাম ও ন্যায় বিচার যখন তোমরা কোন মীমাংসা শুরু করবেন আল্লাহ বলেন আও তাহাকুমো বেলা দিলে তোমরা ন্যায় ইনসাফের সাথে তোমরা বিচার করবে কারণ যদি তোমরা সমাজ যদি নাই বিচার প্রতিষ্ঠা না হয় নাই বিচার যদি না করো তাহলে তোমাদের জানমালের নিরাপত্তা তোমরাই হারাবে আল্লাহ বলেন আল্লাহ বলেন হত্যার বিচার মৃত্যুদণ্ড দেওয়ার মধ্যে কোনো প্রাণহানি হবে না বরং অন্যান্য সকল মানুষ নিরাপত্তা লাভ করবে আল্লাহ বলেন ইয়াহকুম বিমা কাফিরুন আমি তোমাদের জন্য বিধান দিয়েছি আমার বিধান যারা মানবে না তারাই হলো কাফির আলাইহিম আমি তাদের জন্য তাদের কিতাব তাওরাতের ভিতরে বিধান করেছিলাম কি বিধান করেছিলাম আল্লাহ বলেন ইন্নান নাফসা বিন নাফসি কেউ যদি কোনো মানুষকে হত্যা করে পরিবর্তে মৃত্যুদণ্ড হবে ওয়াল আইনা বিল আইনি কারো যদি চোখ নষ্ট করে তার বিচার হবে যেই চোখ নষ্ট করেছে তার চোখকে নষ্ট করে দেয়া ওয়াল আনফা বিল আনফি কারো যদি নাক কেটে দেয় তাহলে তার পরিবর্তে ওই নাক যে কেটেছে তার নাক কেটে দেওয়া হবে ওয়াল ওজুনা বিল ওজুনি কানের পরিবর্তে কান ওয়াসিন্না বিচ্ছিন্নি যদি ঘুষে মেরে যদি দাঁত ফেলে দেয় তাহলে তাকেও ঘুষে মেরে দাঁত দাঁত ফেলে দিতে হবে ওয়াল জুরু হাকে আল্লাহ বলেন যে জখমের বিনিময়ে সমান জখম দণ্ড দেয়া হবে জোরে বলুন সুবাহান আল্লাহ অমাইয়া مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما আল্লাহ পাক স্পষ্ট করে বলেন যদি আমার কোন মুমিনকে যদি ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে যদি হত্যা করে ফাজাজা ও জাহান্নাম তার শাস্তি হলো চিরস্থায়ী জাহান্নাম ওয়াকদিবাল্লাহ আলাইহি এবং আল্লাহ তার উপর সবসময় রাগান্বিত থাকবেন ওয়ালা নাহু আল্লাহ তাকে অভিশাপ দিতে থাকবেন ওয়া আদালাহু আযাবান আযীমা আল্লাহ পাক তার জন্য মহান শাস্তি প্রস্তুত রেখেছে জোরে বলুন নাউজুবিল্লাহ কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি কেউ যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে কোনো বিশৃঙ্খলা না ঘটিয়েও যদি অন্যায়ভাবে হত্যা করে আল্লাহ বলেন ফাঁকা আন্নামা কতালান্নাসা সাজামিয়া সেই যেন সমস্ত মানব জাতিকে হত্যা করলো আল্লাহ বলেন ওমান আল্লাহ বলেন তোমরা যেখানে তাকো মানুষের জানকে হেফাজত করার জন্য চেষ্টা করো তুমি যদি কোনো মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পেরেছ যেন তুমি পৃথিবীর সকল মানুষকে জীবন দান করেছ সারা পৃথিবীকে আমি সারা পৃথিবীকে আমি আমার কুদরতি সিসি ক্যামেরা দিয়ে আমি সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে সারা পৃথিবীতে সিসি ক্যামেরা থাকে যেই মানুষ হত্যাকারী ওই নিহত ব্যক্তি হত্যাকারীর ঘাট ধরে চুল ধরে টেনে হেসে আল্লাহর কাছে নিয়ে এসে বলবে ইয়ার হাজা কতালানি এ আমার হত্যাকারী আমাকে হত্যা করেছে এভাবে আল্লাহ রাব্বুল আলমিন সেই দিন মুসলিমদেরকে সেই শক্তি দান করবেন জোর বলুন না সুবহান আল্লাহ ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবে ফালা তুযলামু নাফসুন শাইআ কারো উপর বিন্দু পরিমাণ জুলুম করা হবে না ওয়া ইন কানা মিসকাল হাববাতিন যদিও বা সেটা সরিষার সমান হয় এবং অপরাধীরা তাদের আমল নামা দেখে বলবে এটা কেমন আমল নামা আমি এত গোপনে সূক্ষ্মভাবে পাপ করেছিলাম আজকে সেই পাপের কথাও আমল নামার মধ্যে এসে গেছে জোরে বলুন নাউজবিল্লা আল্লাহ রাবুল আলমিন বলেন ফাহুয়া যার নেকির পাল্লা বাড়ি হবে সেখানে আরামে জীবন যাপন করবে জান্নাতের ভিতরে ও আম্মামান খপ্পাত মাওয়াজিনহু আর যার আমল নামার পাল্লা হবে আল্লাহ বলেন তার ঠিকানা হবে হাবিয়া অমা আদর কামা হিয়া হাবিয়া কি আমার আল্লাহ বলেন হাবিয়া হলো নারুন হামিয়া প্রজ্বলিত অগ্নি